কমিট করেন সমস্যা নেই আচ্ছা। এই পেজটা তো পড়া শেষ এই পেজটা একটু পরে তো দেখি এই পেজটা কতটুকু করতে পারেন কাউসার ভাই শুরু করেন হ্যাঁ। এটা তো আমি শেষ করছি এটা শেষ করছেন এই যে এটা এটা এটা এটা শেষ করা হয়নি এটা শেষ করা এটা এটা শেষ করা হয়েছে না হ্যাঁ? জি জি এটা করছি আচ্ছা শবন ভাই পড়েন তো শবন ভাই এটা পড়েন হ্যাঁ বা জিম হা সাদ মিম হা আবার আবার একটু খেয়াল করেন বা আবার খেয়াল করেন বা জিম ফা মাশাআল্লাহ হ্যাঁ সাদ মিম হা কাফ শিন মাশাআল্লাহ মুখ ভরে বাতাস বের হবে হ্যাঁ শিন বলার সময় আই জি ভরে বাতাস বের হবে Shin. Shin. হ্যাঁ তারপর Shin. আইন লাম বা গইন কফ কফ এটা এটা এটা এটা এটা কফ হুম মাশাআল্লাহ তারপরে কফ হ্যাঁ সিন হুম হা হুম তা তা তা তা তা স্পষ্ট হ্যাঁ তা হুম, মিম হুম দদ বদে দদ হুম খা হ্যাঁ খেয়াল করেন এটা কি খা খ খ খ মাশাআল্লাহ তারপর খা জিম হুম ইয়া হুম তিন এটা এটা এটা সা তার উপর জিব্বার আগা দাঁতেরও আগা তা তা হ্যাঁ মাশাআল্লাহ তারপরে তা তার উপরে দুই নক্তা তার উপর দুই নক্তা তার উপর দুই নক্তা তারপরে যেটা তা তা তা তা যেটা হ্যাঁ তার হা হা হা হা হা হামজা কয়েন হ্যাঁ মাশাআল্লাহ ফা যা এটা এটা এটা রাজা না এটা রজা না র হ্যাঁ, আগে দেখেন এই যে চিকুন আছে দেখছেন এটা কিন্তু কাউসার ভাই আছেন হ্যাঁ জি আছে আছি আমি ফিট করে কথা বলতেছি আচ্ছা, আচ্ছা। জি পড়া ছিল না ফাতিহা পড়া ছিল না আচ্ছা শোভন ভাই পড়েন আমি বলি আমি তো বলি না একদিন হ্যাঁ কাউসার ভাই হ্যাঁ কাউসার ভাই শুরু করুন হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দাওয়াত টাওয়াত আছে নাকি কোনো জায়গায় যাইবেন দাওয়াত টাওয়াত আছে <laughs> اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين খুব সুন্দর হ্যাঁ একটু প্র্যাকটিস করতে হবে আরো ইনশাল্লাহ হ্যাঁ, আরো সুন্দর ইনশাল্লাহ আর যে ইউটিউবে তো আমার অনেক পড়া দেওয়া আছে ওই খেয়াল করবেন ইনশাল্লাহ আরো পড়া ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছেন এবার সবল ভাই পড়েন তো সবল ভাই আউযু বিল্লাহি আউযু না হয় আউ আউযু না হয় আউযু না হয় খুব খেয়াল করতে আউ আউ আউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহ একেবারে গোল করে নিবো ধরেন আউ আউ আবার হ্যাঁ আউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হুম মাশাআল্লাহ তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম হুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুম মাশাআল্লাহ তারপরে আর রহমানির রহিম maliki yaumiddin Iyyaka na'budu wa iyya iyyaka na'budu wa iyya apa? Iyyaka na'budu wa iyyaka nasta'in. Kanasta'in, kanasta'in. Kanasta'in. تنستعين نعم. أبد ما شاء الله اهدنا الصراط المستقيم مستقيم مستقيم ما شاء الله ما شاء الله صراط الذين أنعمت عليهم গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এই যে খুব সুন্দর আর একটু চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আরো সুন্দর হবে ইনশাল্লাহ ঠিক আছে জি আমরা তাহলে আগে একটু পড়াটা করে নেই তারপর ইনশাল্লাহ পুরো তাহলে পড়ি আমরা বা আলিফ বলে বা আলিফ বা আলিফ হা বা হা বা হা জিম হা জিম জিম দাল ডিম ডাল এই যে আমরা পড়ছি প্যাট ডালের মাথায় যে সে ডালের মাথায় যে জিমের যে প্যাট পড়ছি সে জিমের প্যাট এই যে জিমের প্যাট আর এই যে জিম ঠিক আছে না ক্লিয়ার জি ক্লিয়ার যদি না বুঝেন বলবেন একশো বার বোঝাবো তবে বুঝতে হ্যাঁ, হবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ। মিম আইন মিম আইন আইন সদে আইন সদে জলাম জলাম লাম কাফ লাম কাফ হা ওয়াও হা ওয়াও কোরআন শরীফের মধ্যে এই একটা হরফ আছে যে হরফটি শুরু হবে মুখ গোল দিয়ে শেষও হবে মুখ গোল দিয়ে বুঝতে পেরেছেন শুরু হবে মুখ গোল দিয়ে শেষও হবে গোল দিয়ে একটা কোরআন শরীফে হরফ আছে জবর জের পেশ আপনি যেটাই দেন সেটা দিয়েই এটা মুখ গোল হবে আবার এই জবর জের পেশ ছাড়াও গোল হবে তার মানে কথাই এটা বুঝতে পেরেছেন ক্লিয়ার হা ওয়াও হা ওয়াও لام ها لام ها حميم ها ميم ها ميم نو ما شاء الله لام ألف لام ألف لام ح লাম হা কি বেরোবে বলেন তো জি হার আগে কি বেরোবে বাতাস নাকি হরফ উচ্চারণ না বাতাস আগে বাতাস বাতাস আগে এই যে হা বের হইলো আগে যেটা পড়ছি সেটা হলো বাতাস বলেন জি লাম আলহামদুলিল্লাহ বলেন কাউসার ভাই এটা ওই এটা কোনটা হ্যাঁ ওটা ওই হাতা না এটা হলো হ্যাঁ, চিকনা হ্যাঁ এটা হলো চিকনা আর এটা হলো যে মোটা হা হা মোটা মানুষের কথাই কিন্তু মোটা হয় মোটা মানুষের কথা কি চিকন কোনোদিন শুনছেন বলুন তো এখন মোটা হা কোনটা নিচেরটা না যে লামের পরে মোটা হলো উপরেরটা এই যে হা এই যে হ্যাঁ। গোল এটা দেখতেই মোটা দেখা যায় হ্যাঁ এটা দেখতেই কিন্তু মোটা দেখা যায় আর এটা দেখেন দেখতে পাতলা দেখা যায় ঠিক না হ্যাঁ চিকন হ্যাঁ lam ha hmm masya Allah lam ha ha ya ha ya, masyaAllah. masya Allah ya si ya, ya si, si. masya Allah kap ba kap ba of wow of wow, wow. Hami. Hami. Ba ha. Ya. Ha. Ya. ya. Ha. Ta. Ha. Ta. Ta. Ha. Jim. Ro. Jim. را خا ذال خا ذال ما شاء الله صاد عين صاد عين ضاد غين ضاد غين فجيم ha jim ya sa ya ha iya, ya raget ta fa jim na fa eh, fa jim ya fa fa fa jim fa jim iya, ya fa ya Fa lam wa লাম ওয়াও জি ইয়া জিম ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের পড়া থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ আর আমরা ফিলটা পড়ি ফিলটা আমি পড়া দিয়ে দিব একটু তার আগে একটু আবার ওই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি উচ্চারণগুলি বলেন তাহলে সম্বন্ধে আবার হ্যাঁ, এখান থেকে এখান থেকে না না না ওই শুরু শুরু থেকে আলিফ বা উচ্চারণগুলো আর কি আচ্ছা, আচ্ছা। এখান থেকে ইয়া পর্যন্ত পড়ে দিব তাই তো জি জি বা আবার আলিফের উচ্চারণটা হয় না বা বা Ra. Ji. Jim. Ha. Ha. Ho. Ho. Dal. Dal. Zal. Ro. Ro. Dạ. Dạ. Xin. Xin. Sì, sì, sì. Xin. Xin. Xin. Sode. Sode. So, so, so, một đảng. 서, 서대, 서대, 서대, 거대, 또, 또, 조, 조, 아이, 아이, 거인, 거인, 파, 파. off, off, Kaf. Kaf. Lam. Lam. Mim. Mim. Nun. Nun. Wow. Wow. Ha. Ha. Ha. Ha. Hamzah. Ya. Ya. Ya. Ya. Masya Allah, Masya Allah. Kasar bayasin. Tengah rumit kan boleh tuh হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমাদের পর আজকে এতটুকু থাক কি বলেন এই যে যে ইয়া দুইটা এটা আজও পর্যন্ত আমি কনফিউশনে আছি যে ইয়া দুইটা কেন মানে ইয়া দুইটা হলো কনফিউশন থাকে যা সমস্যা কোরআনের ভিতরে খালি জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ উত্তর পাবেনই আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ ইয়া দুইটা দেওয়ার কারণ একটাই যে ইয়ার নিচে দুটো নোক্তা আছে চলন্ত অবস্থায় যে ইয়াগুলা থাকে ওই ইয়াগুলা নিচে নোক্তা থাকে লাস্টে হরফে যে ইয়াগুলা থাকে সেই ইয়াগুলা হরফে নোক্তা থাকে না তো ইয়া দুই রকম ভাবে হয় আইন একরকম ভাবেই হয় মিম একরকম ভাবেই হয় হা একরকম ভাবেই হয় শুধুমাত্র ইয়া দুই রকম হয় ইয়ার নিচে দুটো নুক্তা থাকে আবার ইয়ার থাকে না এই কারণে এখানে দুইটা বলা হয়েছে হ্যাঁ আর উনত্রিশটা হরফ উনত্রিশটা হরফে আছে এই হরফটি দিয়ে তিরিশটা হরফ মিল করে দিচ্ছি বুঝতে পেরেছি ক্লিয়ার ঠিক আছে ইনশাল্লাহ আমাদের আছে এত পর্যন্ত থাক ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ রেকর্ডিংটা পাঠাই দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু